আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ফিরোজ হোসাইন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখতেছেন ডিজিটাল ইনফোর্স চ্যানেলে বরাবরই আমরা অনপেসিভ সম্পর্কিত আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি এই ভিডিওটি যারা নতুন দেখতে এসেছেন আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না সমানত ভিউয়ার্স আমাদের মধ্যে বিভিন্নজন প্রশ্ন করে থাকেন যে এই অনপেসিভ কোম্পানি কি এমএলএম কোম্পানি কিনা বা নেটওয়ার্ক মার্কেটিং কিনা অথবা অনপেসিভ কোনো ইনভেস্টমেন্ট সাইট কিনা এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু কথা বলতে চাই সমানিত ভিওয়ার্স অনপেসিভ কোম্পানি বরাবরই যেই বিষয়ে কথা বলে থাকে এবং আমাদের বিশেষ করে সিও স্যার বলে থাকেন এবং আমরাও সেটা জানি যে এই কোম্পানিটা কখনোই এমএলএম কোনো কোম্পানি নয় এটা নেটওয়ার্ক মার্কেটিংও নয় এটা কোনো ইনভেস্টমেন্ট সাইটও নয় ইনভেস্টমেন্ট সাইটের কথা বলতে যদি আমরা যাই সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট আপনি দেখে থাকবেন অনলাইনে যদি কোনো প্ল্যাটফর্মে আপনার হচ্ছে ইনভেস্ট করে থাকেন সেগুলোতে লেখা থাকে যে হচ্ছে এত ডলার হচ্ছে ইনভেস্ট করলে এত পার্সেন্ট পাবেন অনপেসিভ কোম্পানিতে এখন যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের হচ্ছে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে উল্লেখ নেই এবং কত পার্সেন্ট কত ডলার জমা দিবেন তত এত পার্সেন্ট পাবেন এরকমও কোনো ধরনের এফ এ কিউতেও নাই কোনো ধরনের প্রোডাক্টেও এই ধরনের এফ এ কিউতে এই হচ্ছে এই ধরনের অপশন দেওয়া নেই এর পাশাপাশি এটা যেহেতু কোনো ইনভেস্টমেন্ট সাইট নয় এই কারণে হচ্ছে এখানে অন্য কোনো যেসব কোম্পানিগুলো রয়েছে বা হচ্ছে অনলাইন ভিত্তিক যত প্ল্যাটফর্ম রয়েছে বা হচ্ছে যেসব কম ওয়েবসাইটগুলো থেকে হচ্ছে ইনভেস্টমেন্টের একটা সিস্টেম রয়েছে কিন্তু এই সেখানে উল্লেখ থাকে যে এত ডলার জমা দিবেন এত পার্সেন্ট পাবেন এখানে সেইখানে সেই সাইটগুলোতে এমনভাবে হচ্ছে উপস্থাপন করা হয় যে সেখানে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার নিশ্চিত লাভ হবেই হবে এরকম একটা পার্সেন্টেজ সহকারে উল্লেখ থাকে এত দিনের মধ্যে এত টাকা এত দিনের মধ্যে এত ডলার পাবেন কিন্তু অনপেসিভ কোম্পানিতে কোনো একটা প্রোডাক্টের কোনো একটা কিছুতেই হচ্ছে এই ধরনের কোনো কিছু নেই এটা আমি রিপিট করলাম কারণটা হচ্ছে আমাদের মধ্যে থেকে অনেকে মানুষ প্রশ্ন করেন যারা ফাউন্ডার নয় তাদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আর কি আসলে এমন কিছু আমাদের মধ্যে ফাউন্ডার রয়েছেন তারাও এটা হচ্ছে অনেক সময় অন্য কাউকে অনপিসিপের ফাউন্ডার হওয়ার জন্য যখন বলে বলতে যায় তখন তারা এমনভাবে উপস্থাপন করে যে মনে হয় যে নতুন যিনি ফাউন্ডার হতে চান বা যার কাছে দাওয়ারটা দেওয়া হচ্ছে তিনি ভাবেন যে হয়তো এটা ইনভেস্টমেন্ট সাইট আসলে এটা ইনভেস্টমেন্ট সাইট নয় অনপেসিভ কোম্পানি সম্মানিত CEO e sir Ash Mufareh sir চান সারা বিশ্বে হচ্ছে হচ্ছে গরিব অসহায় মানুষকে হচ্ছে আর সাস্টেনেবল একটা ইনকাম দিতে আর পাশাপাশি হচ্ছে অনলাইনে যে করাপশনগুলো হয় সেই করাপশনকে দূর করার জন্যই আমাদের হচ্ছে এই অনফেসিভ কোম্পানিটা তিনি আমাদেরকে ফাউন্ডার হিসেবে জায়গা করে দিয়েছেন তো প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং প্রত্যেকটা প্রোডাক্টই সবগুলোই হচ্ছে এআই নির্ভর প্রোডাক্টগুলো সম্মানিত ভিওয়ার্স অনপেসিভ কোম্পানিকে যারা ফাউন্ডার হিসেবে আমরা এসেছি আমাদের যে কত টাকা ইনকাম হবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয় না এটা প্রোডাক্টের ভ্যালুর উপর কোম্পানি ব্র্যান্ডের ভ্যালুর উপর নির্ভর করবে সেটা হচ্ছে আপনি যখন ও ফাউন্ডার্স ডট নেটে লগ ইন করতে যান শুরুতেই আপনি লগ ইন করার আগে আপনাকে একটা ডিসক্লেমার অপশন দেখাবে এবং এই মুহূর্তে আমি যেই ওয়েবসাইটটাতে রয়েছে অনপেসিভ ডট কম ওয়েবসাইটে সেখানেও যদি আপনি হচ্ছে এটা পাবলিকলি সবাই এখানে ভিজিট করতে পারে এখানে যদি শুরুতেই আপনি ওয়েবসাইট ভিজিট করতে আসেন সেখানেও একটা ডিসক্লেমার দেখাবে একই ডিসপ্লে ডিসক্লেমার এখানে উল্লেখ রয়েছে সে এখানে এই জন্য বলা হচ্ছে এটা কখনো নিশ্চয়তা দেয় না যে এই হচ্ছে কোম্পানি থেকে কত টাকা ইনকাম হবে কিন্তু এইখান থেকে একটা সাস্টেনেবল ইনকাম প্রত্যেক ফাউন্ডাররাই আমরা পাবো সেটা হচ্ছে কোম্পানি থেকে বলা হচ্ছে এবং সেটা কোম্পানি গ্লোবাল লঞ্চের পরেই আমরা হচ্ছে এগুলো আরও খুব স্পষ্ট হব তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আমাদের মধ্যে যাদের কনফিউশন ছিল আশা করছি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পেরেছি তো পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা আশা রেখে এবং এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে